আমার দাদা প্রতিদিন দশ মাইল হাঁটতেন আমার বাবা হাঁটতেন পাঁচ মাইল আমি এখন ক্যাডিলাক চালাই আর আমার ছেলে চালায় মার্সিটিস আমার নাতি হয়তো ফেরারি চালাবে কিন্তু আমার নাতির পরের জন্ম হয়তো আবার খালি পায়ে হাঁটবে আমি তাকে জিজ্ঞাসা করলাম এরকম হবে কেন সে আমাকে উত্তর দিল খারাপ সময় শক্তিশালী মানুষ তৈরি করে শক্তিশালী মানুষ সময়কে সহজ করে ফেলে সহজ সময় দুর্বল মানুষ তৈরি করে দুর্বল মানুষ আবার সময়কে কঠিন করে তোলে